প্রশ্ন করে যে হুজুর আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি কিংবা অনেক মেয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি যদি কোনো ছেলেকে পছন্দ করি সেই ক্ষেত্রে তাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করা is it permissible or not this is very important question because যেই ছেলেই হোক না কেন যেই মেয়েই হোক না কেন আমাদের যে কাউকে পছন্দ হতে পারে আমি একজন ছেলে আমার যে কোনো একটা মেয়েকে পছন্দ হতেই পারে আপনি একজন মেয়ে আপনার যে কোনো একটা ছেলেকে পছন্দ হতেই পারে এটা very simple and this is very natural এটা যে কারো হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি কিংবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মন থেকে পছন্দ করে এবং সে চায় যে তাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কি দোয়া করতে পারবে কিনা জাল্লাহ তুমি আমাকে তার লাইফ পার্টনার বানায় দাও অথবা তাকে আমার লাইফ পার্টনার বানায় দাও সমান ব্যাপারটা দুটোই সমান এখন দোয়া করা যায় আছে কিনা একটি বিষয় সবসময় মনে রাখবেন এই যে কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে চাওয়ার দোয়া করা কাউকে নিজের হাজবেন্ড হিসেবে পাওয়ার দোয়া করা অথবা কাউকে ওয়াইফ হিসেবে পাওয়ার জন্য দোয়া করা এটা জায়েজ but there is one condition একটা শর্ত আছে শর্তটা কি আপনি যখন দুটো হাত তুলেছেন আল্লাহর কাছে যে আল্লাহ ওই মেয়েকে আমার কপালে লিখে দাও ওই ছেলেকে আমার কপালে লিখে দাও এই যে এইভাবে দোয়াটা আমরা করি অমুককে চাই তমুককে চাই এটা চাওয়া it's totally permissible in Islam এটা জায়েজ আছে কিন্তু আপনাকে একটা শর্তের সঙ্গে চাইতে হবে শর্তটা হচ্ছে এই যে হে আল্লাহ যদি if he is perfect for me or if she is perfect for me then give us the chance to live together and that should be halal হবে হে আল্লাহ যদি সেই ছেলেটা আমার জন্য পারফেক্ট হয় আই রব যদি সেই মেয়েটা আমার জন্য লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট হয় তবে আমাদেরকে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করো যদি if she is perfect for me or if he is perfect for me যদি সে আমার জন্য পারফেক্ট হয় কল্যাণ করা হয় ভালো হয় আমার লাইফ পার্টনার হিসেবে বেস্ট পার্সন হয় তাহলে আমাদেরকে সুযোগ দাও একসঙ্গে থাকার but that should be to the halal way হালাল ভাবে থাকার তৌফিক দান করো এই দোয়াটা আপনাকে এই শর্ত দিয়ে করতে হবে কারণ হচ্ছে কোন ছেলেকে আপনার পছন্দ হয়েছে আপনি একজন মেয়ে অথবা কোনো একজন মেয়েকে আপনার পছন্দ হয়েছে আপনি একজন ছেলে আপনি যা জানেন Allah knows better than you আপনার পছন্দ পারফেক্ট নাও হতে পারে আপনার চয়েসটা আপনার জন্য বেস্ট নাও হতে পারে আমার জন্য কোনটা খারাপ কোনটা ভালো এটা আমি যতটুকু জানি তার চাইতে অধিক বেশি জানে একজন জবান খুনে বলেন তিনি কে Allah knows better than you Allah আপনার সাথে ভালো জান জন্য এই কন্ডিশনটা দিবেন যে আল্লাহ যদি ভালো হয় আমারে দিয়ে দাও আর যদি ভালো না হয় তুমি আমাকে তৌফিক দান করো শক্তি দান করো যেন আমি তাকে বলতে পারি এই দোয়া আপনার করবেন উইথ দিস কন্ডিশন পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আর একটা বিষয় মনে রাখবেন যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দোয়া করার ব্যাপারটা এখানে একটা পয়েন্ট জানতে হবে এই দোয়াটা সবসময় কবুল হবে না এই দোয়াটা সবসময় কবুল হবে না এই জন্য আমার কোনো একটা মেয়েকে পছন্দ মানে আমি তাকে বিয়ে করতে চাই অথবা আপনার কোনো একটা মেয়েকে পছন্দ এখন মনে করেন যে মেয়েটাকে আপনার পছন্দ ও আপনারা দুই চোখে দেখতেই পারবে দুই চোখের বিষ মনে করে আপনার দিকে এসে তাকাতেও চায় না আপনার প্রতি তার কোনো ফিলিংস নাই কোনো রুচি নাই কোনো প্রকার কোনো আপনার প্রতি তার ইন্টারেস্ট নাই এখন আপনি খালি দোয়া করেই যাচ্ছেন আল্লাহ আমারে লিখে দাও আমার বউ বানায় দাও হবে না এখানে উভয় পক্ষের একটা ইচ্ছা থাকতে হবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়াটা অ্যাকসেপ্টেবল হতে পারে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে এই জন্য প্রিয় ভাইরা যদি আপনি কাউকে মন থেকে চান আর যদি না পান just put your trust on your lord and believe that Allah will do something better and Allah knows better than yourself আপনি যা জানেন আল্লাহ তার চেয়ে বেশি জানে এবং বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে নেক্সট টাইমে যাকে দিবে সে হয়তো বা তার চাইতে অনেক বেশি ভালো হবে যাকে আপনি পছন্দ করতেন এজন্য এই দোয়া সবসময় কবুল হয় না কবুল না হলে নিরাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান